যেখানে অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে আজকে লক্ষ লক্ষ ওলামাই কেরাম নির্বিচারে আজকে জেলখানার মধ্যে যদি বন্দি থাকে এই সমস্ত বিচারের উপর আবার বিচার এই বাংলার মাটিতে হবে ঠিক কিনা বলুন আটাত্তর নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওদা ওয়াদা وسليمان إذ يحكمان في الحرس إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দাউদ এবং সোলাইমান সালাম তারা দুইজন নবী তারা দুইজন বাদশাহ ছিলেন তারা একটি সম্প্রদায়ের ক্ষেতের ব্যাপারে তারা পয়সারা দিয়েছিলেন রাত্রিবেলায় এক সম্প্রদায়ের ছাগল আর একজনের ক্ষেতের সব ফসল কেড়ে ফেলেছিল রাত্রিবেলায় ছাগল তার গোয়াল থেকে বেরিয়ে আর আরেকজনের ক্ষেতের সব খেয়ে ফেলেছে এবার হজরত দাউদের কাছে বিচার গেল হজরত দাউদের সালাম দেখলো ছাগলের দাম এবং যে ফসল খেয়ে ফেলেছে ওই দাম সমান সমান হয়ে গেছে দাউদ সালাম বললেন বিষাক্ত সোজা ছাগলের দাম আর ফসলের দাম বরাবর সুতরাং ওই ফসলের মালিককে ছাগল দিয়ে দাও ওই ক্ষেতের মালিক ছাগল নিয়ে চলে যাচ্ছেন করের দরজার মধ্যে হজরত সুলাইমান আট নয় বছরের শিশু সে জিজ্ঞেস করলো ছাগলের মালিক ছাগল নিয়ে আসতে দেখেছি জমিনের মালিক ছাগল নিতে যেতে দেখলাম ব্যাপার কে হলো তখন বলল এই ছাগল আমার ফসল খেয়ে ফেলেছে হজরত দাউদ আলি ইসলাম ফয়সলা দিয়েছেন এখন এই ছাগল আমার সালাম বললেন না না না এর চেয়ে আরো সুন্দর বিচার আমার কাছে আছে তখন ওই ছাগল নিয়ে দাউদ ইসলামের দরবারে গেলেন হজরত বলেন বললেন বাবাজি আপনি যে বিচার করেছেন সুন্দর সুন্দর ফয়সালা আর এর সুন্দর ফয়সালা আমার কাছে আছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহ ছোট্ট বয়স বাবার বিচারের উপর আপিল করেছেন তার আট বছরের শিশু উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবাহান আল্লাহ অতদাউসালাম সঠিক বিচার করেছে এরপরেও সঠিক বিচারের উপর আপিল হয়েছে কি আপিল তখন সাল্লাম বললেন আপনি ফসলের মালিককে ছাগল কেন দিয়ে দিলেন আপনি একটা কাজ করেন ওই ছাগলগুলো ফসলের মালিককে দিবেন তারা এই ছাগল থেকে দুধ পান করবে এই ছাগল থেকে উপকৃত হবে আর ওই জমিনগুলোকে ছাগলের মালিককে দিয়ে দিবেন তারা যেন যে অবস্থায় ফসল ছিল ওই অবস্থায় আবার সুন্দর চাষাবাদ করে ওই ফসলগুলো যেন আবার ঠিকঠাক করে দেয় যখন ফসল আগের মতো হয়ে যাবে তখন ছাগলের মালিক ছাগল নিয়ে চলে যাবে আর জায়গার মালিক তারা তার ফসল সহ ক্ষেত সহ জায়গা বুঝিয়ে নেবে হয়তো দাউদ বললেন সুন্দর বিছা চমৎকার বিচার উনি ওনার বিচার থেকে ফিরে তার আট নয় বছরে শিশু সন্তানের বিচারকে তিনি প্রাধান্য দিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলেন সোবাহান আল্লাহ কোরআন হাকিমের এই বিচার বোঝা যায় কেউ যদি ন্যায় বিচার করে তার চার সুন্দর কোনো যদি বিচার থাকে তাহলে ওই সুন্দর বিচারকে সাদরে গ্রহণ করতে হবে ঠিক কিনা বলুন তাহলে আজকে যেখানে অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে আজকে লক্ষ লক্ষ কেরাম নির্বিচারে আজকে জেলখানার মধ্যে যদি বন্দি থাকে এই সমস্ত বিচারের উপর আবার বিচার এই বাংলার মাটিতে হবে ঠিক কিনা বলুন এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি পৃথিবীতে এসেছিলেন মুসলুমদেরকে মুক্তি দেওয়ার জন্য মানবতার মুক্তির দূত হয়ে সকল অন্যায় অবিচার দূর করার জন্য সুবিচার প্রতিষ্ঠা করার জন্য প্রিয় নবী সাল্লা সাল্লাম শুধু নবুতের পরে নয় ইতিহাসের পাতায় স্বর্ণক্ষরে লেখা আছে আমার নবী যখন যুবক ছিলেন তখন তিনি মক্কার ভূমিতে অসংখ্য যুদ্ধ বন্ধ করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন উচ্চ আওয়াজ দেব আপনারা জানেন কাবা শরীফ নির্মাণের সময় হাজার আসওয়াত স্থাপন করা নিয়ে আরবের মধ্যে দ্বন্দ্ব হয়েছে তখন একজন বৃদ্ধ বয়স্ক তিনি বললেন আগামীকাল ফজরের পরে সর্বপ্রথম যে কাবা শরীফে ঢুকবে সেই আমাদের এই সংঘর্ষের পায়সালা করবে তখন তারা সকালবেলা গিয়ে দেখলো সর্বপ্রথম কাবা শরীফে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আগে প্রবেশ করেছেন বললেন তিনিই ফয়সালা দিবেন তখন বিশ্বনবী একটি ছাদর নিয়ে বললেন তোমাদের গুত্তের নেতাদেরকে আসতে বলো সকল চতুর্দিক দিয়ে ওই কাপড়টা ধরে কাপড়ের মাঝখান হাজার আসওয়াত রেখে ওই হাজার আসওয়াতকে তার আপন জায়গায় স্থাপন করে আরববাসীকে রক্ত করে যুদ্ধ থেকে মুক্তি দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ আমাদের নবীজি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন যুদ্ধ বন্ধ করার জন্য এসেছেন না যুদ্ধ লাগিয়ে দিতে এসেছেন যুদ্ধ বন্ধ করার জন্য এসেছেন সম্মানিত হাজরিন আল্লাহ রব্বুল আলমিন সৌরাত সৌরার পনেরো নম্বর আয়াতে বলেন وأمرت لأعدل بينكم الله আমি আদিষ্ট হয়েছি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আপনারা অবশ্যই শুনেছেন একজন কোরাইশি সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে বনু মাহজুমিয়ার একজন মেয়ে চুরি করেছে কি করলো চুরি করলো চুরি করলে ইসলামের কোরআন অনুযায়ী কি বিচার হবে হাত কেটে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিকুম ওয়াসারিকাতু ফাকাতাউ আইদিহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ এবার ওই কোরাইশে মেয়ে বলল সেই ভুল করেছে কান্নাকাটি করছে তার হাত কেটে দেওয়া হবে সাহাবাহাম আলোচনা করলেন এই মেয়ের হাত যদি কেটে দেওয়া হয় তাহলে মদিনার মধ্যে মারামারি লেগে যাবে তখন তারা সকলে হজরত ওসামা ইবিনে জাইদ আল হিব্বু রসুলিল্লাহ রসুলের একজন অতি প্রিয়জন সাহাবি ওসামাকে বলল ওসামা নবীজির সাথে এই ব্যাপারে কেউ কথা বলার সাহস নাই শুধুমাত্র তুমি গিয়ে একটু সুপারিশ করো নবীজি সাল্লাহাম যেন এই মেয়ের হাত কেটে না দেয় তখন হজরত নবীকে বললেন ইয়ার রসুল আল্লাহিম বনু মাহজুম ইয়ার যেই মহিলা চুরি করেছে সেই অনুদপ্ত হয়ে যখন শোষণা প্রকাশ করেছে আপনি যদি কোনো সুযোগ থাকে তার হাতটা কেটে দিয়েন না নবীজি বললেন ওসামারে তোমার এত সাহস হাত কাটা চুরি করলে এটা আল্লাহর বিধান তুমি আল্লাহর বিধানের ব্যাপারে আমার কাছে সুপারিশ করতে আসলে ওসামারে শুনে রেখুন আল্লাহ রব্বুল আলমিন আমাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন আমার মেয়ে ফাতেমাও যদি আজকে কোনো চুরি করে আমি মোহাম্মদুর রসুল আমার মেয়ে ফাতেমার হাত আমি কেটে দিতে বাধ্য থাকবো উচ্চ আওয়াজ দিয়ে বলো সোহান নবীজি বললেন আজকে ওসামা তুমি আমাকে যে সুপারিশ করতে আসলে সেটি হচ্ছে যখন তোমাদের মধ্যে কোনো দুর্বল অপরাধ করে তোমরা দুর্বলের উপর তোমাদের বিচার একশো একশো প্রতিষ্ঠা করো আকাম আলাইহিল হাত নবীজি বললেন যখন তোমাদের ভিতরে কোনো শক্তিশালী মানুষ যখন অপরাধ করে তখন তোমরা তাকে ছেড়ে দাও এভাবে যদি সমাজ চলতে থাকে তাহলে বিচারের প্রতি মানুষের আস্থা চলে যাবে মানুষ আইন নিজের হাতে তুলে নেবে তখন মানুষ আর কোনো বিচার নিয়ে কোনো বিচারকের কাছে যাবে না সে মনে মনে ভাববে অনেক বিচার দিয়েছি ন্যায় বিচার পাইনি এবার সমাজের মধ্যে একে একে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে ঠিক না বলুন